হে গাইজ আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য আপনারা কিভাবে PlayStation eBay Amazon Spotify এইসব যাবতীয় ওয়েবসাইটের জন্য ফ্রিতে গিফট কার্ড রিডিম করবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে with total free of cost তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের গিফট কার্ডটি আপনারা সফলভাবে রিডিম করতে পেরেছেন কিনা তাহলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো প্রথমে আমরা একটি ওয়েবসাইটকে সার্ভ করব এই ওয়েবসাইটটির নাম হচ্ছে sweet offer code dot com মূলত এই ওয়েবসাইটে তারা বিভিন্ন ধরনের গেম অ্যাপস ওয়েবসাইটের জন্য গিফট কার্ড ফ্রিতে প্রোভাইড করে থাকে এই ওয়েবসাইটটি লোড হওয়ার পরে এর ইন্টারফেসে নিচে স্ক্রোল করলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাপস গেমস অথবা ওয়েবসাইটের জন্য তারা ফ্রিতে গিফট কার্ড প্রোভাইড করে রেখেছে যেমন Spotify Nintendo news team PayPal iTunes Amazon etcetera etcetera আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা রিডিম করে নিতে পারবেন একটা রিডিম করবেন অপশনটিতে ক্লিক করার পরে আপনি দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে একটি ক্লিক হিয়ার বাটন আছে এই বাটনটাতে আপনি ক্লিক করবেন এই বাটনটিতে ক্লিক করার পরে আপনি দেখবেন একটি পেজ লোড হবে যেখানে তিনটি অপশন থাকবে বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলারের গিফট কার্ডের আপনি নিজের ইচ্ছার মতো যে কোনো একটিতে ক্লিক করে কোড জেনারেট করবেন মূলত কোড জেনারেশন করার পর সময় আপনার ভেরিফিকেশন প্রসেস কিছু কমপ্লিট করা লাগে আপনি যদি সাকসেসফুলি ওই ভেরিফিকেশন প্রসেসগুলো কমপ্লিট করে নেন তাহলে আপনি সাকসেসফুলি এই রিম কোডটি ইউজ করতে পারবেন তাহলে দেখা যাক কিভাবে আমরা এইটা আনলক করি এখানে ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রোল করলেই দেখতে পারবেন ট্যাপ টু আনলক এই ট্যাব টু আনলক ট্যাবে ক্লিক করার পর দেখবেন কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে আপনি এগুলা আনসার করে আপনার ইমেলটি কনফার্ম করে নেবেন ইমেলটি কনফার্ম করার পরে আপনাকে কিছু ইনফরমেশন তারা জিজ্ঞেস করবে আপনার নাম আপনার জিপ কোড আপনার বার্থ তারপর আপনার লোকেশন এগুলোর টোটাল ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন তারপর এন্টার দেবেন আপনি যদি আপনার ইনফরমেশনগুলো কারেক্টলি না প্রোভাইড করেন তাহলে আপনার গিফট কোডটি সাকসেসফুলি রিডিম হবে না সো আপনার address city state phone number zip code এগুলো অবশ্যই কারেক্টগুলো অ্যাপ্লাই করবেন তাহলে আপনার গিফট কার্ডটি রিডিম হবে ফাইনালি যখন আপনি আপনার ইনফরমেশনগুলো অ্যাড করবেন তারপর দেখবেন যে এখানে সার্ভেটা কমপ্লিট হয়েছে তারপর আপনি এগ্রি করবেন তাদের লাইসেন্সে লাইসেন্সে এগ্রি করলে কন্টিনিউ দেওয়ার পর আপনি অফার্সটি পেয়ে যাবেন তারপরে আপনি আপনার টোটাল কাজগুলো কমপ্লিট করার পর দেখবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে তারপরে আপনি এই কোডটি কপি করে আপনার নোট প্যাডে নিয়ে নেবেন তারপর আপনি আপনার প্লে স্টেশনের ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে এই কোডটি পেস্ট করে দিলেই আপনি আপনি সফলভাবে গিফট কার্ডটি রিডিং করে নিতে পারবেন